I am a Kreen, of course I am a Kreen. I was a Kreen, I will be a Kreen, shall always be a Kreen. জেলখানায় আমার অনেক বন্ধু হয়েছিল ভালো কিন্তু আমার অ্যারেস্ট করেছিল ওই একটা ম্যাগাজিনে একটা ছবি বেরিয়েছিল যেখানে আমার একটু স্তন বেরিয়ে গেছিল আর কি একদিক দিয়ে তো সেটা ওনাদের একদম পছন্দ সেটা হ্যাঁ আমি আসলে ইচ্ছে করে করেছিলাম কিন্তু এখানে আসলে যুদ্ধের আগে কীরকম ছিল তারপর যুদ্ধটা কীরকম কোথায় ছিলি যুদ্ধের সময় তারপরে কিভাবে দেশটা স্বাধীন হলো করতে হয়েছিল আমাদের আমরা ছিলাম একটা এরকম ছোট গ্রুপে ছিলাম আমরা কমিউনিটি বেসড লাইফ লিড করছিলাম খুব ভালো সব কিছু সেট হয়ে গেছিলো পাহাড়ের বাড়ি ঠিক হয়ে গেছিলো আমাদের কিন্তু তারপর হঠাৎ করে একদিন আকাশে দেখি হাজার হাজার এরোপ্লেন আসছে ভারতীয় এরোপ্লেন দাম বোমা ফেলতে শুরু করলো আমাদের উপরে আমরা বললাম কী করছো তোমরা তখন বাবা তখন আবার কত লোক এলো অন্য জায়গা থেকে বিদেশ থেকে সবাই এসে বললো যে এদেরকে আটকাও এদেরকে মারো তখন যুদ্ধ শুরু হলো হচ্ছে টু থাউজেন্ড এইটিন হ্যাঁ তো এইটিনে আমি তখন নিজেকে পুরো কি বলবো মানে ম্যাচিওর ভাবে মুভমেন্টের মধ্যে ফেলে দিলাম শুরু হয়ে গেছিল দু হাজার চোদ্দ থেকেই শুরু হয়ে গেছে কোনো পার্টির সঙ্গে ছিলিস না একেবারেই না আমরা একটা মানে খুব অ্যানার্কিস্ট একটা গ্রুপ ছিলাম আমরা কাজ করছিলাম একসাথে খুব ভালো ভালো লোক ছিল তাদের আমরা সবাই ওই বাজে লোকগুলোর সাথে ঝগড়া করতাম কাজ করতাম অ্যান্টি কাজ করতাম ওরা অ্যান্টি বলতো আসলে অ্যান্টি মাঝখানে আমি আনপপুলার হয়ে যাচ্ছিলাম আমার ক্যামেরা পার্সেন্টে চলে গেছিলো তো ওই জন্য একটু আমি দেখিয়েছিলাম আর কি তো তো ওইটাই তো হেসো না তুমি ছিলে তুমি আমার মনে আছে সেকেন্ড রোয়ে বসেছিল তখনও তোমাকে ভালোবাসতাম এখনও বাসি এটা তোর হাজব্যান্ড না এটা আমার প্রেমিক আমার কোনো হাজব্যান্ড নেই I don't believe in marriage সে আমার প্রেমিক এটা ওর শ্যালো আচ্ছা বসো ভালো করে বসো শ্যালোটা কত করে কিনলে এটা পড়েছিল পঁচাত্তর হাজার টাকা ভারতবর্ষে কিন্তু আমি ফ্রিতে পেয়েছিলাম কারণ আমি ওই শ্যাডো কোম্পানিতে কাজ করতাম আসলে তো ওদের মানুষের নগ্ন শ্যাডোটা আমি হতাম তো যে কোনো মানুষ যদি if they wanted to feel naked আমি ওদের পিছনে হয়ে নেকেড হয়ে দাঁড়াতাম আর তখন ওরা সেই জন্য আমাকে আমাকে খুব ভালোবাসতো ওই কোম্পানির লোকেরা তো আমাকে বলেছিল তুমি একটা ফ্রি শ্যাডো পাবে যেটা তুমি কারোর উপর ইউজ করতে পারবে তো আমি আমার প্রেমিককে ওই শ্যাডোটা গিফট করেছি আমি এত নাইফ ছিলাম এরকম তার উপর আবার মুভমেন্টের মধ্যে বয়ে গেছিলাম আমি তখন তো ওই জন্য ওই যে কী করে বেড়াতাম কিছুই বুঝতাম না কিন্তু আমার একটা অদ্ভুত রকমের অ্যাট্রাকশন ছিল ওর প্রতি আমার পার্টনার আসলে ফিল্ম মেকার আর ও কখনো আমার ছবি তুলতো না ওই জন্য আমার খুব একটা মিস্টিরিয়াস ভালোবাসা হতে শুরু করেছিল ওর সাথে তো আমি ওকে রোজ পেস্টার করতাম বলতাম তোলো না তোলো না তোলো না আমার ছবি তোলো কিন্তু তুলতো না কখনো আর এরকমভাবে বসে বসে কি সব পড়তো টই আসলে যদি স্ক্রিপ্টের জন্য এরকম কাজ করছে সেটা আমি বুঝতেই পারতাম না তখন এটা কি যুদ্ধের আগে এটা যুদ্ধের সময় সময়ের কথা আচ্ছা, বলছি আচ্ছা। আগে তো আমার এই একটা ভাইয়ের বন্ধু ছিল তো ও তারপরে <laughs> আসা শুরু করলো আমার বাড়িতে আমি জানি কেন আসতো এটা কি কোন কোন সালে এটা এটা তোমার দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে you met yes I may met him in two thousand fourteen when did you stop using makeup in 2020 I realized that it's all a facade. I don't need any of that. I'm beautiful inside me, and that's what Atreo realized. তো- আমার তো- পাশে আমার ছায়া আছে আর আমার ভালোবাসা আছে আমার আর কিছু চাই না I'm content with my life. Yeah, I was part of the war till the army walked something in. went off no? Yeah, I think that's the attack the Americans are doing right now. You know, they don't want a free Bengal. Free Bengal! They just want war. Free Bengal! Because war is profitable, therefore they want war. There's a lot of like gunshots coming from outside. I know, I'm really scared nowadays. That's also another reason why I have to stop using makeup. What will happen? Who will oh, see God. me? কি মনে হয় বন্দুক বন্দুক আছে আপনাদের কাছে আমাদের বলো না গলায় বন্দুক আছে স্পিরিটে বন্দুক আছে কিন্তু হাতে বন্দুক হাত আমাদের খালি আপনার কিন্তু আমাদের ঢাল আমাদের খালি কখন আমরা পালিয়ে যাবো ওই পাহাড় তলায় কেউ বুঝতে পারবে না কেউ দেখতেও আসবে We shall overcome. We shall overcome. We shall overcome. We shall overcome. We shall overcome. We shall overcome.